আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্নতি তিন ও জয়তুন ফল মহান আল্লাপাক তিনি সুন্নতি তিন ও জয়তুন বিষয়ে সরাসরি শপথ করে ইরশাদ মোবারক করেছেন শপথ তিন এবং জয়তুনের পৌচ সুরা তিন শরীফ পৌচ আয়াত শরীফ এক সুন্নতি তিন সম্পর্কে পবিত্র হাদিস শরীফ নামতে বর্ণিত রয়েছে হজরত আবু জর রদিয়াল্লাহ তালা আনহু তিনি বর্ণনা করেন একতা নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ সাল্লাম ওনার মোবারক খিদমতে এক থালা তিন বা ডুমুর আসলে তিনি হজরত সাহাবাই কিরাম রদিয়াল্লাহ তাল্লাহ আনহুম ওনাদেরকে ঈশাদ মোবারক করেন আপনারা তিন ফল খান যদি আমি বলতাম সম্মানিত জান্নাত হতে একটি ফল বীজ ছাড়া জমিনে নাজিল হয়েছে তাহলে বলতাম সেটা নিশ্চয়ই তিন ফল তিন পায়েস রোগের জন্য প্রতিষেধক এবং গেটে বাথের জন্য বিশেষ উপকারী জামিউ সগির লিসুয়তি দ্বিতীয় খণ্ড হাদিস শরীফ নাম্বার ছয় হাজার তিনশো তিরানব্বই সুন্নতি জয়তন সম্পর্কে পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে আরও বর্ণিত রয়েছে সাইদুনা হজরত ফারুকে আজম আলাইসাল্লাম ওনা থেকে বর্ণিত তিনি বলেন নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরবাহ সাল্লাহ সাল্লাম তিনি ঈর্ষাদ মুবারক করেন তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরি ইবনে মাদা শরীফ কিতাবুত তয়ামা হাদিস শরীফ নাম্বার তিন হাজার তিনশো উনিশ তিরমিজি শরীফ সুন্নতি তিন বা ডুমুরের উপকারিতা পাইলস ও গেটে বাতের প্রতিষেধক বয়সের তারুণ্য ধরে রাখে শারীরিক দুর্বলতা দূর করে নারী পুরুষের দৈহিক শক্তি বৃদ্ধি করে বয়সে বার্ধক্যতা দূর করে দেহে বিষ প্রতিরোধক হিসেবে কাজ করে বুক গলা ও শ্বাসনালীর রুক্ষতা দূর করে শারীরিক মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে ফুসফুসে জমাট বাঁধা কফ পরিষ্কার করে এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রক্তে ক্ষতিকর সুগারের পরিবর্তে ন্যাচারাল সুগার তৈরি করে ভারসাম্য রক্ষা করে মরণ ব্যাধি ক্যান্সার প্রতিরোধে সহায়ক ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সহায়ক ফাইবার সমৃদ্ধ এই ফল খাদ্য তালিকায় রাখার ফলে চৌত্রিশ পার্সেন্ট নারীর মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখা গিয়েছে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় শিশুদের দৃষ্টিশক্তি বাড়াতে তিন ফল একান্ত অপরিহার্য হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখে ইনসুলিনের উপর নির্ভরশীল ডায়াবেটিক রোগীদের জন্য ডুমুর খুবই উপকারী গর্ভবতী মা ও শিশুর রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকরী এর ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য ও পাইলস প্রতিরোধে সহায়তা করে শ্বাসকষ্ট ও হাঁপানি রোগ নিরাময়ও সহায়তা করে শুকনা তিন এক রাত জয়তুন তেলে ভিজিয়ে রাখলে সকালে একটা খেলে গায়ের বিভিন্ন রকম ব্যথা উপশম হয় সুন্নতি জয়তুন ফলের উপকারিতা প্রসাধনী হিসেবে চোখের কালো দাগ দূর করে রোদে পোড়া থেকে রক্ষা করে ক্যান্সার প্রতিরোধ করে ত্বকে বয়সের ভাঁজ পড়া থেকে রক্ষা করে চুল পড়া বন্ধ করে খুশকির জন্য প্রতিষেধক হৃদরোগের জন্য প্রতিষেধক ত্বক ফাটা রোধ করে ত্বকের রুক্ষতা দূর করে উজ্জ্বলতা বাড়ায় খাদ্য হিসেবে ডায়াবেটিক প্রতিরোধ করে ওজন কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে ইত্যাদি এই বরকতময় সুন্নতি ফল দুটি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক সুন্নত মোবারক প্রচার কেন্দ্রে ফোনে ও অনলাইনে অর্ডার নেওয়া হয় সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় যোগাযোগের ঠিকানা সাইদুল আয়াদ শরীফ গেট পাঁচ outer circular road Rajarbagh Sharif Dhaka বারোশো সতেরো mobile zero one seven one seven two one nine five zero two zero one seven zero seven five four six five website শূন্য dot info facebook page facebook dot com slash C twelve অথবা প্লে স্টোর থেকে সুন্নতি অ্যাপ ডাউনলোড করুন সবাইকে ধন্যবাদ